আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে বড় ভাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটি অনেক পুরাতন একটা ইভেন্টের ভিডিও আমাদের এখন চলতেছে এখন পর্যন্ত আমি ভিডিওটা প্রথমেই নিয়েছিলাম কিন্তু আমি ঘুরতে গিয়েছিলাম তাই এই ভিডিওটা বানাতে লেট হয়ে গেল তো আজকে সুযোগ পেলাম তাই ভিডিওটা বানিয়ে ফেললাম তো দেখতে থাকুন আজকের ভিডিও তো ছোট্ট একটি এন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাবে hang from the yard. চলে আসলাম আমরা ভিডিওতে আমার কাছে তিন হাজার একচল্লিশটি ডায়মন্ড আছে আর দেখতেই পারতেছেন এই যে সেই ইভেন্ট জাদুঘর ইভেন্ট তো প্রথমে দুইটা জিনিস আমি বাদ দিলাম এখন নয় ডায়মন্ডের স্পিন প্রথম স্পিনই নয় ডায়মন্ড তো নয় ডায়মন্ডের স্পিন আমি মেরে দিলাম তো আমি নয় ডায়মন্ডের স্পিনে কী পাই নয় ডায়মন্ডের স্পিনে পেয়েছি একটা গান বক্স তো আমি খুব তাড়াতাড়ি করে মারবো উনিশ ডায়মন্ডের যে স্পিনটা সেটা এখন মেরে দিলাম আমি তো কি পেলাম কিউ ফ্র্যাগনেন্টস যাক উনচল্লিশ ডায়মন্ডের স্পিন তো আমি এখন এই উনচল্লিশ ডায়মন্ডের স্পিনে কি পাবো কি পাবো একটা পেট ফুড পেয়েছি উনসত্তর ডায়মন্ডের স্পিন আমি এখন মারতে যাচ্ছি তো এর সাথে আমি কি পেয়েছি ডায়মন্ড রয়্যাল বাউচার নিরানব্বই ডায়মন্ডের স্পিন মেরে দিয়েছি সাথে সাথে পেয়েছি একটি প্যারাশুট একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন পেলাম ডায়মন্ড রয়েল বাউচার যাক ডায়মন্ড রয়েল বাউচার একশো উনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে নেওয়া লাগলো তো চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন লাগে কী পাবো না পেলাম না এখন চারশো নিরানব্বই দিয়ে ইভেন্টটা নিতে হবে চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনে পেয়ে গেলাম কই ডেস্টোরেসের যেই ডিসেন্ডার যেই অ্যানিমেশন সেটা পেয়ে গেলাম আমার কাছে এমনিতে অ্যানিমেশন আছে তো আমি আমার কালেকশনের জন্য রেখে দিয়েছি তো আমার কাছে এক হাজার নয়শো উনষাট ডায়মন্ড আছে এখন এই পর্যন্ত তো দেখতে থাক দেখতে পারলেন আপনারা আর এখানে কিছুই নাই তো আমি যা পেয়েছি সব বোল্টের ভিতরে আছে নতুন একটি ইমোট হিসাবে যোগ হয়েছে অ্যানিমেশন ইমোট দেখেন কই রিসেন্ট তো আমার সব গেম প্লেয়ার এখানে স্মুথ দেওয়া তো এর জন্য আমার এখানে প্লেয়ের অপশন আসছে আপনাদের অবশ্য আসবে না তো আমি কালেকশনে দেখেন প্যারাশট পেয়েছি অনেক কালেকশনই আমার আছে তার মধ্যে আবার স্কাই উইং একটা পেয়েছি কই স্কাই উইং যা ভালো হয়েছে ফিটিং রুম দরকার নেই আমি শুধু শুধু কেন এখানে গেলাম আর এখানে আছে এগারোটা মোটামুটি বেশ কিছু একশো ছাব্বিশটার মতো বান্ডিল আমি এখনও করিনি আর এখানে ছিয়াত্তরটা ঢুকেছি পেইমোটের জন্য পাই কি না তো আশা করি ভিডিওটি ভালো লাগছে সাপোর্ট করবেন সবাই আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকেনটি বাজাবেন আর এটা আমার বিজনেস কার্ড